সুখের নামে প্রেমী দুঃখ দেয় সুলনা সুখের নামে আনার ভাই শুক্র দিতে জানে না শুধু কাদাতে পারে হাসাতে পারে প্রেম শুধু নিতে জানে দিতে জানে না প্রেম শুধু কাদাতে পারে হাসাতে পারে না প্রেম শুধু নিতে জানে দিতে জানে না আর করে দেয় আপন জানা কোন রাখে না উজ্জ্বল ভাই পার করে দেয় আপন জানা কোন রাখে না কখনো সুখ দিতে জানে কখনো

আমার প্রেম পুরানি জানা প্রেমের গায়ে জেলখানাতে হলো ঠিকানা আলামিন ভাই প্রেমের গায়ে জেলখানাতে হলো ঠিকানা প্রেম কখনো সুখ দিতে যায় প্রেম কখনো Hey! प्रेम माने होई बदना प्रेमिक बुझे ना भलो मंदे रुकनी ना हर धारे ना अरे प्रेम माने होई बदना प्रेमिक बुझे ना ভালো মন্দের লোক নিলায় তার দাঁড়ে অশেষে পাগলপুরে হয় ঠিকানা আলফাসের জানা হাসিম ভাই পাগলপুরে হয় ঠিকানা আলফাসের জানা প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো ছোট দিতে জানি করেছে লাইর সনে মজনু দিওয়ানা ইউসুফ আর জুলেখার প্রেম কোরআনে জানা প্রেম করেছে লাইলির সনে মজনু দিওয়ানা ইউসুফ আর জুলেখার প্রেম দিতে জানে পূজা প্রেমে কখনো সুখ দিতে জানে সুখের নামে দুঃখ এই সুলনা